আসসালামু আলাইকুম আজ মঙ্গলবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রুজনা আক্তার আজ একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ এবং বিভিন্ন স্থানে আলোচনা সভা সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতি একুশের মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাত বারোটা এক মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছেন এর মধ্য দিয়ে শুরু হয় একুশের কর্মসূচি জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সাংস্কৃতিক বিষয়ক সংস্থা ইউনেস্কো মহান একুশের প্রতি শ্রদ্ধা জানিয়ে আন্তর্জাতিক আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেওয়ার পর থেকে আন্তর্জাতিক পর্যায়েও গত কয়েক বছর ধরে দিবসটি পালিত হচ্ছে উনিশশো সালের এই দিনে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে বাংলার ছাত্র ও যুব সমাজ সহ সর্বস্তরের মানুষ সে সময়ের একশো ধারা উপেক্ষা করে স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে আসে মায়ের ভাষা প্রতিষ্ঠার আন্দোলনে দুর্বার গতি পাকিস্তানি শাসকদের শঙ্কিত করে তোলায় সেদিন ছাত্র জনতার মিছিলে পুলিশ গুলি চালালে সালাম জব্বার রফিক শফিক বরকত সহ গুলিবিদ্ধ হন অনেক শহীদ কক্সবাজারে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস রাত বারোটা এক মিনিটে শহীদ মিনারের পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কক্সবাজারে একুশে ফেব্রুয়ারির অনুষ্ঠান মেলা শুরু হয় কক্সবাজার প্রেস ক্লাবে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় চকরি উপজেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠনের উদ্যোগে একুশে ফেব্রুয়ারি পালিত হচ্ছে মহেশখালীতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে নবনির্মিত উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার রাত বারোটা এক মিনিটে নবনির্মিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন মহেশখালী কুতুবদি আসনের সংসদ সদস্য আশিকুল্লা রফিক উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসেন সজীবের নেতৃত্বে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয় টেকনাফে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে রাত বারোটা এক মিনিটে উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলমের নেতৃত্বে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয় এ সময় উপজেলা জেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান উপস্থিত ছিলেন কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক এ সময় আটক দুই দালালকে দশ দিন করে কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত গতকাল শহরের গোলচত্বর এলাকায় অবস্থিত পাসপোর্ট অফিসে অভিযান চালানো হয় দণ্ডপ্রাপ্তরা হল কক্সবাজার দক্ষিণ বাহারছড়ার বাসিন্দা আব্দুল সবুর ও পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের মনিরুদ্দিন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা অফিসের উপপরিচালক রিয়াজউদ্দিন জানান পাসপোর্ট অফিসে আসা সেবা প্রত্যাশীদের কাছ থেকে সরকার নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ নেওয়া হচ্ছে এমন অভিযোগের প্রেক্ষিতে এ অভিযান চালানো হয় পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা শাহজাদি মাহবুবা আটক দুজনের প্রত্যেককে দশ দিন করে কারাদণ্ড দেন নিয়মিত এ অফিসে অভিযান চলবে বলেও জানান তিনি উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে মানবিক সহায়তা কার্যক্রম পরিদর্শন করেছেন বাংলাদেশের স্পেন দূতাবাসের deputy head of mission mister Ignacio Selis Fernandez ও দাতা সংস্থা কারিতাস স্পেনের প্রতিনিধি দল গতকাল তারা কুতুপালং ক্যাম্পে কারিতাস বাংলাদেশ আয়োজিত রোহিঙ্গাদের মানবিক সহায়তা সেবা ওয়াশ প্রোটেকশন সহ অন্যান্য সেবা কার্যক্রম পরিদর্শন করেন এ সময় সতেরো নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সিআইসি ও সিনিয়র সহকারী সচিব S M Ishtiaq Shahriar Caritas বাংলাদেশের প্রকল্প পরিচালক লিটন গমেজ সহ জরুরি সারাদান প্রকল্পের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন চকরিয়ার বড়তলী উচ্চ বিদ্যালয়ে গতকাল অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান এতে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহিন মুরাদ প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল করিম সাইদি বড়তলী উচ্চ বিদ্যালয়ে আয়োজিত সভায় বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য শিক্ষক অভিভাবকরা উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা পরিষদের নিয়মিত মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মহেশখালী কুতুবদি আসনের সংসদ সদস্য আশিকুল্লাহ রফিক মহেশখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ শরীফ বাচ্চার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিন সরকারি কর্মকর্তা জনপ্রতিনিধি সহ উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হবে বেলা এগারোটা বারো মিনিটে চলবে বিকেল পাঁচটা পঞ্চাশ মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে বিকেল পাঁচটা পঞ্চাশ মিনিটে চলবে রাত এগারোটা তিরিশ মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী